चलिए शुरू करते हैं মাদেরকে মোটা বন্ধ করে গাল করা কি করতেছ তুমি কি করতেছিস তুই দেখছ না বৃষ্টি আর পানি হয়ে বাড়ি ঘর কেদা কেদা হয়ে গেছে কাম কাজ তো করিস না বাড়ি ঘর যে ঠিক করে নাকি তোর সুদাম নাই মোবাইলে কি পাইছে তুই এত হ্যাঁ এই রোদে তুমি কাম করবে না কাম করবে না কোনো রোদ? কোনো রোদ? কি সুন্দর ঠান্ডার দিন কাম কাজ করে ঘর বাড়ি কেন ঠিক করবি দেখছেন ঘর বাড়ি কেন কি অবস্থা দাড়ি মুজা লাগছে বলো क्या बात है सर क्या बात है सर क्या बात ये बात है ওরা দাড়ি বুঝতে হবে না তোর মোবাইল দাও। টিপস কেন ওটা বাদ দাও ও আমার দুই হাজার টাকা লাগবো हमारे में तेरे बाप को मत सिखा चल দুই হাজার টাকা ও মাই দশ হাজার টাকা নিয়ে গেলে কি করলি তুই कौन है ये लोग হ্যাঁ ওই তো দশ হাজার টাকা থাকে নি থাকে না কি করিস তুই এত টাকা খরচ করিস কে কাম টাম আসলো মানে বাইরে থেকে খাওয়া দাওয়া। যাও তুমি তুই কি আর বাকি খাস তুই নেও এই একটা আমার ভবিষ্যতে তুই পয়সা পাবি না আর যতটুকু পয়সা নিচা কাম করে হিসাব করে সব পয়সা ঘুরে দিবি हमारे में तेरे बाप को मत सिखा चल হাজার টাকা বেশি দেরো আনো বড় বাটানো হ্যাঁ গে- बहुत तेज हो रहा है बहुत तेज हो रहा এই দাও কিস্তি দিবার জন্য থুইছিলাম আজে বাজে খরচ না করে ভালো খরচ কর हमारे में तेरे बाप को मत सिखा चल ঠিক আছে যাই হ্যাঁ যাই মোবাইলটা টিপা বন্ধ করে দিবি, বুঝছস একটু ব- মাথায় বুদ্ধি রাখিস मगर क्यों এ কি কি ও ঝামেলা করে পানি কেন বুড়া দে তো শোনা তোমার নাকি তুমি বসে নিছি कुछ तो गड़बड़ है এদিন দশ হাজার টাকা নিলাম তোমার দিয়ে গেলাম बहुत बढ़िया मुन्ना হ্যাঁ ঠিক আছে আমি দশ হাজার ভরে দিচ্ছি, হ্যাঁ Noble. সেরি মানসিক নিয়ে রিসার্চ করে আই লাভ ইউ শুন शाबाश बेटा না তোমাকে আমি রিসার্চ করে দিলে মাইসা সুদের উপরে টেহা খাই রে हमारे में तेरे बाप को मत सिखा चल এ, মাইসা চামড়া খুলে টেহা নিয়ে আহি ওই টেহা নিয়ে হারাম জাদা সেরি মাসে বাসে ডাল পাশে कौन है ये लोग আবার দে বান্দির বাচ্চা বান্দির বাচ্চা একবার ইয়ে মতো উড়াই ঝুলামু টেহা দিও না একরামেক हमारे में तेरे बाप को मत सिखा चल ওক টেহা দিলে দশ হাজার টাকা খরচ করছে আর আমি যে তোমার কথাটা কইলেন একটা আমার কই না সাব্বাস বেটা কইলে এখানে আমাকে মারবো কোন গেছে কুত্তকের পরে কও এই তুই কি করবো হ্যাঁ, মানে ওই পল্টু কি করলো রে কি করলো পল্টু তুই দুই হাজার টাকা নিয়ে রিচার্জ করে দশ কাকুন মিয়া মাসে না আমার মোবাইল রিচার্জ করছি বলতো তোর মোবাইল রিচার্জ করছ কোন মিয়া রে এটা হ্যাঁ মেয়া না তো এটা তো ই আমার মোবাইলে এটা বাদ দে তোর তো ই গুনা না তুই খাসি মে ছাড়বি না ওই মেয়েটা মেয়েটা তো আজকে বিয়ে পড়াই দে না আমি করে আমি তো 5000 10000 নিতে আমি না বহুত তেজ হো রায় আগে বলে বিয়ারা তুই যদি কি আছে মাইক কি হইছিল যা দেখা কথা দরকার না আমি নিয়ে আজকে মা এরা না সব কিছু ভাঙিয়ে উঠে বুঝছো তোমার নেতা বানিয়ে গেলো না কিছু করবো না ওই ভাঙা ঘর বলে কি মনে করে যে ফোনে যে কথা বললাম বুঝতে নিত হ্যাঁ তোমার মা একদিন খুশি গো তোলা মানে আজকে আমার আমরা নিয়ে যাবো মা কইলো হাতে আনতে দেবো হাতে নিয়ে যাবো वाह क्या एक्टिंग कर रहा है সেই আমরা যাবো মানে অনেক মানে আহ, চলেন তাহলে আমি জানির টাইমে বাড়ি ভালো জায়গা তো শেষ করতে ভালো হাতে মুখটা কি দেখাবেন नहीं না আমি মাসের সামনে মুখ দেখাই না আপনার একটু বাইরে যান কি দিও না রাম না না তাও না আপনি বাইরে যান তারপরে নামের বাইরে যাবো সুন্দর চেষ্টা রুম নাই এখানে মাসে তো তাহলে ওই রুমের তোমরা তোমরা দেওয়া নিয়ে নিতে হ্যাঁ যান बहुत तेज हो रहे हो हैं बहुत तेज हो रहे हो আজকে ভাই থাকুন গান খারাপ খবর দেবো পরে মানে দুই বছর রোড করছি পাঁচ আনি করছে দুই বছর রোড করছি আর कौन है ये लोग Once more. Aku angkat semangat aku jadi. Bikin kartu. Oh, gue. Wih, ya kan udah aku turun dulu keren. পেয়ে গেল গা ওই খারা কোনো কিছু না এখানে বাচ্চা না আসি গো কেডা তুমি বলে কইছেন যা মিয়া দেখগা হাতে গেছিলাম যাইয়া দেখি মেয়ে তো দেখলো মেয়ে তো দেখতে শুনতে ভালোই দেখালো কিন্তু আমার মুখ দেখালো না জানি না মেয়ে তোমার মুখ দেখালো না কিন্তু কইলাম যাই Păi numai să așa nu mergi, nu vrei mă pe acea Păi, că mă chimi că te exi, mă dor Tu vei la vaite, lo vaite, ha, frate, la cât vai ta sica Ya, tu te quedas para allá. Zorro, coño, coño, coño. হবো হবো আমার বুকে চালাবে হ্যাঁ যাবে তো চাই নাম নাই এই সারা যে কোনো গেল সারা সারা করলাম বিয়া করবার পাঠাইলাম সারা মিয়া দেখা কই ভাই গাইছে সারা মিয়ার মধ্যে কি দেখছে তো মাসার তলে বলাই দেখছেন ঘরে আছে নাকি हम मालूम है तेरे बाप को मत सिखा चल এই যে মাসার তলে কে আমার তো থাকবো না মানে আমি এবার কাট দিয়ে গাইলাম वाह क्या एक्टिंग कर रहा है কারা দেখছে আরে বাবা বাবা গেছিলাম বিয়ে করবার নাকি পাঠাই দিছিলা यही नहीं अभी और सुनिए হ্যাঁ যা দিয়ে যান তো পুরা বলেছে কোন পুরা বেরোছে রাম রাম চাচা ইয়াল্লা চলছেন দেখি রামের সাথে না কাম করছে मेरे साथ अन्याय हुआ है मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा আমি কি করছেন না আমার ফুলে না তোরা নিচে দোষে এই দেখি হ্যাঁ কে ডরাইছে কে আমরা কই দুই বছর ধরে ইনি রাতে দেখা খাইতাছেন খাইয়া বিয়া করবার গেছিলেন चीटिंग करता है तू খাবো না এই অল্প বসে সেদিকে পাশা চোর করে হাই রে এটাই তো বুঝা বাসায় বুঝে না আমার ফুলা यही नहीं अभी और सुनिए পনেরো হাজার টাকা খরচ করছে ইনার পাশে ঘুরে এই পনেরো হাজার সতেরো হাজার আমি ঠিক খাইছি ওই তো যাই করছেন ভালোই করছেন শিক্ষা হবনি ওই মাপ মুক্তি চা দাদারা আমার ভুল হয়েছে মাফ করে দেন खत्म बाय बाय टाटा गुड बाय गया